কি শুরু হয়েছে আচ্ছা আচ্ছা সাউন্ড যখন পাওয়া যাচ্ছে তার মানে তো শুরু হয়েছে শুরু করছি আজকের একক সঙ্গীত অনুষ্ঠান আমি বল্টু আপনাদের সাথে আছি ও আমি নাই এবং কথা শেষ করে দেবেন আচ্ছা শুরু করছি আজকের একক সঙ্গীত অনুষ্ঠান হ্যাঁ। আমি বল্টু আপনাদের সাথে আছি হ্যাঁ। এবং আমাদের সাথে আছেন আজকের বরণ্য ব্যক্তি যার কথায় মানুষের হাসির ফুল ঝরি ফোটে যিনি কথা বললে মানুষের মনে রসবোধ এমনভাবে উতলে ওঠে যিনি হাসতে হাসতে দু তিনটা গালি দিয়ে বসেন হ্যাঁ মানে খুশিতে সালাই কইলু কি ও আচ্ছা এই ধরনের মন্তব্য যার ঝুড়িতে হ্যাঁ। কয়েক কোটি এসে জমেছে কয়েক কোটি আচ্ছা যিনি কিনা মানুষকে হাসিয়ে নিজে তৃপ্ত হন এমনই একজন মানুষ মহারথী স্ট্যান্ড আপ কমেডি জগতের একজন অনন্য জ্বলন্ত তারা তিনি একজন star stand up comedian actor সাথে আর জে এবং আরও অনেক কিছু ইটিসি ইটিসি এক্সট্রা কারিকুলাম এই ধরনের মানুষকে পরিচয় করে দেওয়ার আগে অনেক ধরনের বিশেষণে বিশেষিত করতে হয় তাকে এক কথায় বলা যায় হ্যাঁ। গোলা বারুদ হ্যাঁ, আগ্নেয়গিরি সকল মেয়েদের ক্রাশ হ্যামিলনের বাসিয়ালার মতো সুন্দরী মেয়েরা যার পেছনে হুর হুর হুর হুর রিমঝিম রিম কিছু খাবি বলটু ঝিলিক ঝিলিক ঝিলিক ঝিলিক করতে করতে ঘুরে বেড়ায় তিনি আর কেউ নন আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন না সরি কিছুক্ষণ আগে এসে <laughs> উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন বর্ণ ব্যক্তি আনুর আলম সজল ওরফ নাট ভাই হ্যাঁ। তার মুখ থেকে প্রথমে আমরা একটি যোগ শুনতে চাই <laughs> এই ছিল আসল উদ্দেশ্য প্রথমে একটি যোগ শুনে আমরা শুরু করব আজকের এই বর্ণাঢ্য আয়োজন <laughs> প্রামাণ্য চিত্রের বিশেষ আয়োজন হ্যাঁ। নাট বল্টু দা টু ফন কি বাহ হয়েছে আমাদের যদি লেবুর মতো হতো ঠিক আমি এখনো হবে আমাদের পরপর চারটি জোক পাঠ জোক <laughs> জোক না তো চুটকি <laughs> হ্যাঁ কৌতুক মজার মজার কৌতুক বলে যিনি আমাদের সব সময় হাসিয়ে থাকেন তিনি এখন আমাদের সামনে চুটকি পরিবেশন করবেন এখন আমাদের মাঝে কৌতুক পরিবেশন পরপর চাটি কৌতুক <laughs> পরিবেশন করবেন এখনকার জ্বলন্ত সিতারা আনোয়ার সজল আচ্ছা, প্রথম কৌতুকটি আপনার প্রথম কৌতুকটি আমরা শুনতে চাই এই কৌতুকটি যখন আমি রচনা করি তখন আমার বয়স ছিল পাঁচ বাহ তখন আপনি পাঁচ বছর বয়সে আপনি কি করে বুঝলেন যে এটা কৌতুক এটা তো গল্প হতে পারে কারণ এই কথাটা শুনে আমার বাবা হেসেছিল আচ্ছা, বাবা হেসে তিনি বললেন যে কি রে কি করছিস আমি তখন বাবাকে বললাম পড়ছি বাবা তো হেসেই গড়াগড়ি আমার ছেলে পড়ছে এর চাইতে মজার কৌতুক আর কি হতে পারে বলুন আসলে খুব মজার কৌতুক এটি শুনে আমার অনেক হাসি পেল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মাঝে মাঝে দেখা যায় কি মানে যোগ যে শেষ হয়েছে সেটাও সে বুঝতে পারে না যখন দেখা যায় যে আমি আর কিছু বলছি না তখন বুঝতে পারো ও এখন হাসতে হবে অনেক মজার ভাই আপনি সত্যি অনেক মজার আমি আমি শিওর আমার আমার সাথে সাথে আমার যত লিসেনার আছেন তারাও আপনার এই মজাদার কৌতুকটি শুনে <laughs> এসেছেন অনেকে হাসতে লিসেনাররা শ্রোতা বন্ধুরা শ্রোতা বন্ধুরা হেসেছেন হাসতে হ্যাঁ। হাসতে অনেকে গড়াগড়ি খেয়েছেন কেউ কেউ লুটোপুটি কেউ খাট থেকে পড়ে গেছেন কেউ নিচে থেকে লাভ দিয়ে খাটে উঠে গেছে <laughs> বিভিন্ন সিন সিনারি তৈরি হয়েছে যারা <laughs> বিভিন্ন পরিস্থিতিতে যারা আমাদের এই কৌতুকটি শুনলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ <laughs> এবার আমাদের মাঝে কৌতুক পরিবেশন করবেন আমাদের স্বনামধন্য কৌতুক অভিনেতা আপনার কথা শুনে আপনার মুখ থেকে কেড়েই বলতে হয় আমার একটি মজার ঘটনা এবারে এত ঘটনা বলবে সে যে এটা আমার নিজের জীবনের সঙ্গে ঘটেছে মানে আপনি জোক শুনে আমার কিন্তু মনে পড়েছে ছোটবেলায় এরকম যোগ আমরা অনেক আমরাও লিখতাম কিন্তু আপনার মতো মজা করে বলতে পারি বলতে পারিনি হ্যাঁ। তো দ্যাটস ওয়াই আমি একটা বলতে চাই আমাকে মাফ করবেন <laughs> আমি চেষ্টা করছি চেষ্টা করছি হ্যাঁ। আপনি চাইলে কিন্তু আমার এই জীবন থেকে নেওয়া ঘটনাটি আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন জায়গায় হ্যাঁ, প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ দর্শকরা কিন্তু এবং লিসেনাররা যারাই শুনবে মজা পাবে কিন্তু চেটে পুটে খাবে কিন্তু অনেক আমি যখন আমার পরিবারের মানুষজন আত্মীয় স্বজন যখন আসে বাসায় তখন তাদের সামনে এই জোকটা যখন বলি কৌতুকটা বলি তারা তো হাসতে হাসতে আমার এত লজ্জা লাগে তখন ছোটবেলায় আমার সাথে ঘটেছিল আপনার বাবার সাথে যেরকম ঘটেছে আচ্ছা। সেরকমই হ্যাঁ, হ্যাঁ, আমার বাবা আমার তখন একটি দাঁত আচ্ছা। আমার সামনে পাটি চার নম্বর দাঁতের পাশেরটা মানে পাঁচ নম্বর দাঁতটা তখন তখন আমার বাবা আমি খুব ভয় পেতাম হ্যাঁ। যে আমার দাঁতটা কেউ টাচ করবে নড়ে যাবে তখন ব্যথা পাবো সেই ব্যথার ভয়ে আমি কাউকে দাঁতটা টাচও করতে দিতাম না তখন আমার বাবা আমাকে আলিয়ে ভুলিয়ে লেলিয়ে পুলিয়ে বলতো ওরি বাবালি উলি বাবালে হাকর দাঁতগুলো দেখি গুনে দেখি তো কয়টা আছে কয়টা আছে <laughs> এভাবে বলতো তখন আমি হা করতাম হ্যাঁ। হা করার পরে উনি না খুব সাবলীল ভাবে এমন ভাবে গুনতো আমি বুঝতেই পারতাম না যে উনি আমার সামনে যেটা একটা নড়ছে হ্যাঁ। সেটা ফেলে দেওয়ার চেষ্টা করছে আচ্ছা। এক দুই তিন চার পাঁচ বলে পাঁচের যে পাঁচ নাম্বার যে একটা নোট ছিল সেটা ধরে হ্যাচকা টান হ্যাঁ। টান ধরে পরে পরে আমার বাবা বলতো দেখছো মুখে ছিল আটটা দাঁত একটা দাঁত পড়ে গেল এখন কয়টা দাঁত আটটা দাঁত আমার রাগ হয় খুব ভীষণ এটা শুনে শোনার পরে বাবার হাতটা আমার মুখের সামনেই ছিল আমি কাট করে কামড় দিয়ে বললাম এতক্ষণ হাতে ছিল পাঁচটা আঙ্গুল এখন কয়টা <laughs> এই মজার ঘটনাটি আপনার কাছ থেকে শুনে আমার খুব আমার বলতে চাই আপনি চাইলে আপনি না না ঘটনাটি আসলে অনেক মজা সত্যি আমি অনেক হেসেছি প্রচন্ড হেসেছেন এই মুহূর্তে আমরা সজল ভাইয়ের কাছ থেকে প্রচন্ড রিকোয়েস্ট আসছে আমাদের কাছে লিসেনারদের প্রচন্ড রিকোয়েস্ট আমরা সজল ভাইয়ের কাছ থেকে আরেকটি শ্রোতা বন্ধু শ্রোতা বন্ধু শ্রোতা বন্ধুদের কাছ থেকে কাছ থেকে প্রচন্ড রিকোয়েস্ট রিকোয়েস্টে কি হয় অনুরোধ অনুরোধ <laughs> বন্ধুদের প্রচন্ড অনুরোধের আরেকটি কৌতুক আরেকটি কৌতুক সজল ভাইয়ের কাছ থেকে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো সজল ভাইয়ের কৌতুকটি বলছিলাম যে বউকে কখনো টাকা ধার দেবেন কারণ আমার বউ একদা আমার কাছে টাকা ধার চেয়েছিল বলেছিল যে এই আমাকে পাঁচ হাজার টাকা ধার দাও তো আমি বললাম আমি তোমার হাজবেন্ড তুমি আমার কাছ থেকে টাকা ধার চাইছো বললো হ্যাঁ খুব জরুরি দরকার কিছু টাকা ধার দাও বললো আচ্ছা ঠিক আছে তো কবে ফিরিয়ে দেবে বললো কি জানেন কি এই তো তুমি বেতন পেলেই ফিরিয়ে দেবো হা হা হা অসাধারণ এই যোগ আমি এমন একটি কৌতুক আপনি বললেন আমি যদি অবসর সময় কখনো ভাবি আপনার কথা এই যোগটার কথাই আমার মনে পড়বে আর আমি অজান্তে হা হা হা করে হেসে ফেলবো লোকজন আমার দিকে পাগলের মতো তাকিয়ে তাকিয়ে ভাববে যে কি কি মনে করে হাসি মনে করে হাসি শুধু একা একা হাসছে হ্যাঁ, কেন তখন আমার কি লজ্জা লাগবে সজল ভাই আপনি আসলে অনেক ফানি আমি শিওর আমার আপনার এই কৌতুক শুনে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছে তারা অনেক হাসছে তবে আপনার এই কৌতুক শুনে আমার একটি মনে পড়ছে এটা অদ্ভুত সৃষ্টি সিস্টেম হ্যাঁ। সজল ভাই দেখবেন কেউ হাসলে তাকে দেখলে হাসতে ইচ্ছে করে হ্যাঁ। কেউ হাই তুললে তাকে দেখে আরেকজন হাই উঠে যায় ঠিক তেমনি কেউ যোগ বলে না আমার ভিতর থেকে একটা যোগ পায় <laughs> আচ্ছা যোগ পায় ভিতর থেকে অনেক জোরে একটা যোগ পাচ্ছে আচ্ছা। <laughs> আমি এটা যোগ বলতে চাই হ্যাঁ, স্ত্রীকে নিয়ে বললেন তো তাই আমিও আমার স্ত্রী না <laughs> সকল স্ত্রী জাতিকে নিয়ে আমি এটা ছোট্ট একটা প্রতিবেদন কি বলেনি কৌতুক কৌতুক পরিবেশন কৌতুক পরিবেশন করতে চাচ্ছি একদিন হয়েছে কি এটাও কিন্তু আমার জীবন থেকে নেওয়া ও আচ্ছা এটাও জীবন হ্যাঁ, থেকে নেওয়া আমি তো আপনাদের মতো কতক বলতে পারি না হ্যাঁ, জীবন থেকে নেওয়া ঘটনা থেকে নেওয়া ঘটনাগুলো বলতে একদিন আমি অফিস থেকে বাসে ফিরলাম আচ্ছা ফেরার পর আমি বউকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা এমনটা ভয় লাগে না হঠাৎ হ্যাঁ, করে অনেক অনেক তো আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার বউ রান্না রান্না করছে তো সে ভিতর থেকে বলল যে এই ভুলে গেলাম হ্যাঁ, বাদাম কিনতে হবে না না বাদাম কিনতে হবে না এই ঘটনা তো আচ্ছা। তাই একটু মনে করতে মনে করতে হয় খুব ডাল আপনাদের মতো স্মৃতি শক্তি হলে তো আপনি আপনার জায়গায় আমি থাকতাম আচ্ছা। বুঝুন না আমি কি তখন আর হোস্টিং করতাম আমি তখন আপনার মতো গেস্ট হয়ে আসতাম যাই হোক যেটা বলছিলাম আমার আমি আমি গেলাম যাওয়ার পরে ভেতর থেকে আমার বউ বলছে এ কি ব্যাপার এত লেট করে আসলে কেন তা আমি বললাম যে ভাবলাম যে ভিতর থেকে বলতে আমি বললাম যে অফিসে গেছিলাম তো তো আসার সময় আমার লেট হয়ে গেছে তো আবার বউ আস বাইরে আসলো রান্নাঘর থেকে বেরিয়ে আসলো এসে তো সে পুরা কি বলবো চোখে মুখে রাগ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কি না কি করে ফেলেছি হঠাৎ করে আমার শার্টের দিকে তাকালো তাকিয়ে বলে এটা কিসে লিপস্টিকের দাগ তখন আমি ওর দিকে তাকিয়ে মুখ খুশে বলে ফেললাম কিভাবে যে লাগলো তখন তো খুলে রেখেছিলাম সেই ঘটনা ভাই কি বলবো হ্যাঁ আমরা এরকম আরো অনেক ঘটনা শুনবো আপনি তো হ্যাঁ। আমাদের সঙ্গে আটটা পর্যন্ত আছেন তো অহরহ এরকম ঘটনা আমরা পুরো অনুষ্ঠান জুড়ে শুনবো কিন্তু এখন তো আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে তো আমরা অত্যন্ত দুঃখিত এই বিরতির জন্য কিন্তু আমাদের তো বিজ্ঞাপন বিরতি নিতেই হবে তো আপনারা কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসি ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের খুদে বার্তাগুলো আমাদের আচ্ছা প্যানেলকে কি বলা হয় <laughs> জানি না আচ্ছা, বার্তাগুলো আমাদের ডাক বাক্সতে পাঠিয়ে দেবেন ঠিক আছে ইলেকট্রনিক আমাদের ডাক বাক্সতে পাঠানোর ঠিকানা হচ্ছে প্রথমে আপনি টাইপিং এর বাংলা কিরে লিখবেন লিখবেন লিখবেন হবে না আচ্ছা যাই প্রথমে আপনি লিখবেন সিএফএম একটু জায়গা দিয়ে লিখবেন আপনার নাম আর একটু জায়গা দিয়ে লিখবেন আপনার ঠিকানাটি আর একটু জায়গা দিয়ে আপনি যে কথাটি বলতে চান সেটি লিখে বার্তাটি পাঠিয়ে দেবেন দুই ছয় নয় ছয় নয় এই নম্বরে এছাড়া চাইলেও আপনি আমাদের ফেসবুক ভক্ত ভক্ত পাতায় ফেসবুকের ভক্ত পাতায় আপনি আপনার মতবাদ পাঠাতে লিখে পাঠাতে পারেন মতবাদটি লিখার জন্য আমরা এতক্ষণ যে সরাসরি ছিলাম সরাসরির নিচে আপনি মতবাদটি লিখবেন capital F F ninety four point এইটের ভক্ত পাতায় গেলে আপনি সেটি পেয়ে যাবেন আমরা ফিরব ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর 94.8